আসসালামু আলাইকুম আজ সোমবার বাংলাদেশ বেতার কক্সবাজার স্থানীয় খবরে স্বাগত জানাচ্ছি জোৎসাই আসবেন খুদে চিকিৎসকদের সহযোগিতায় উখিয়ায় প্রাথমিক বিদ্যালয়গুলোতে কৃমিনাশক ট্যাবলেট খাওয়ানো কার্যক্রম শুরু হয়েছে শিশুর অপুষ্টিজনিত রোগ প্রতিরোধে স্বাস্থ্য বিভাগ এই কর্মসূচি বাস্তবায়ন করছে আজ রাজাপালং ইউনিয়নের পিঞ্জুরকুল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এই কার্যক্রম শুরু করা হয় এ সময় উপস্থিত ছিলেন বিশ্ব খাদ্য সংস্থার প্রতিনিধি মিস্টার আফরিন বিদ্যালয়ের প্রধান শিক্ষক অমৃত কুমার বড়ুয়া এদিকে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের সাথে শিশু অধিকার শিশু সুরক্ষা শিশু নির্যাতন প্রতিরোধ ও কর্মীয় শিক্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে উপজেলা প্রশাসনের সহায়তায় বেসরকারি উন্নয়ন সংস্থা শেড শিশু সুরক্ষা ব্যবস্থা জোরদারকরণ প্রকল্পের আওতায় গতকাল উখিয়া স্যাটেলাইট টিচার্স ট্রেনিং সেন্টারে এই কর্মশালার আয়োজন করে এতে উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান জাহাঙ্গীর আলম সহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন প্রাথমিক স্বাস্থ্য ও পুষ্টি বিষয়ক এক প্রশিক্ষণ কর্মশালা আজ চকরিয়া উপজেলার দক্ষিণ ফাঁসিয়াখালী কমিউনিটি ক্লিনিকে অনুষ্ঠিত হয়েছে এই প্রশিক্ষণের উদ্বোধন করেন উপজেলা স্বাস্থ্য পরিদর্শক নজির আহমেদ স্বাস্থ্য অধিদপ্তর আয়োজিত প্রশিক্ষণে কমিউনিটি সাপোর্ট গ্রুপের সদস্য এলাকার গর্ভবতী মা কিশোরী এবং স্থানীয় গণমান্য ব্যক্তিবর্গ অংশ নেন ঠান্ডাজনিত রোগ যেমন সর্দি কাশি নিউমোনিয়া হাঁপানি যক্ষা সহ বিভিন্ন রোগ শনাক্তকরণ ও চিকিৎসা সেবা প্রদান গর্ভবতী মায়েদের নিয়মিত হাসপাতালে চেক ও শিশু কিশোরদের স্বাস্থ্যসম্মত জীবনযাপন এবং পুষ্টি গ্রহণের সুফল বিষয়ে অংশগ্রহণকারীদের মাঝে ধারণা দেওয়া হয় পেকুয়ায় এগারো জন রোহিঙ্গাকে আটক করেছে পুলিশ গতকাল বেলা বারোটার দিকে উপজেলার উজানটিয়া ইউনিয়নের ঠান্ডাপাড়া এলাকা থেকে তাদের আটক করা হয় আটককৃত রোহিঙ্গারা উখিয়ার কুতুব পালং রোহিঙ্গা ক্যাম্পের চার বিশ ও বাইশ নম্বরের বাসিন্দা তার একটি ঠিকাদারি প্রতিষ্ঠানের সড়ক নির্মাণ কাজে শ্রমিক হিসেবে নিয়োজিত ছিল পিকুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ ওমর হায়দার রোহিঙ্গাদের আটকের সত্যতা নিশ্চিত করে বলেন তাদের ক্যাম্পে ফেরত পাঠানো হয়েছে টেকনাপে র্যাব পনেরো অভিযান চালিয়ে সাড়ে সতেরো কেজি গাঁজাসহ দুজন মাদক কারবারিকে আটক করেছে গতকাল রোববার রাতে এই অভিযান চালানো হয়েছে বলে জানিয়েছে র্যাবের সিনিয়র সহকারী পরিচালক ও অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ আবু সালাম চৌধুরী তিনি জানান গোপন সংবাদের ভিত্তিতে টেকনাপের মহেশখালিয়া পাড়ার জিরো পয়েন্টে ভাই ভাই সেন্টারের পাশে অভিযান পরিচালনা করা হয় এ সময় দুজন মাদক কারবারিকে আটক করে তল্লাশি করে সতেরো কেজি পাঁচশো গ্রাম গাঁজা উদ্ধার করা হয় আটকরা হলেন তুফাল আহমদ ওরফে রুবেল ও জিয়াবুল তাদের বিরুদ্ধে মামলা দায়েরের পর টেকনাপ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে আজ দুপুর বারোটা হতে আগামীকাল দুপুর বারোটা পর্যন্ত কক্সবাজার ও পার্শ্ববর্তী এলাকাসমূহের জন্য আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশ সহ আবহাওয়া শুষ্ক থাকতে পারে সেই সাথে মধ্যরাত থেকে সকাল পর্যন্ত হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে বাতাস উত্তর উত্তর পশ্চিম দিক হতে ঘন্টায় সাত থেকে চোদ্দ কিলোমিটার বেগে প্রবাহিত হতে পারে সেই সাথে অস্থায়ীভাবে দমকাসহ উত্তর উত্তর পূর্ব দিক হতে ঘন্টায় ৩০ থেকে চল্লিশ কিলোমিটার বা তার অধিক বেগে প্রবাহিত হতে পারে কক্সবাজার সমুদ্র বন্দরের জন্য কোনো সংকেত নেই আগামী চব্বিশ ঘন্টায় দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে ও রাতের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে আজ সূর্যাস্ত যাবে সন্ধ্যা পাঁচটা একচল্লিশ মিনিটে আগামীকাল সূর্যোদয় হবে ভোর ছটা একত্রিশ মিনিটে আজ দুপুর বারোটা পর্যন্ত সর্বনিম্ন তাপমাত্রা ছিল আঠারো দশমিক ছয় ডিগ্রি সেলসিয়াস এবং সর্বোচ্চ তাপমাত্রা ছিল আঠাশ দশমিক পাঁচ ডিগ্রি সেলসিয়াস জানিয়ে দিচ্ছি বাকখালী নদীর মোহনা ও সংলগ্ন এলাকার সামুদ্রিক জোয়ার ভাটার সময়সূচি আজ জোয়ার শুরু হয়েছে বেলা এগারোটা চোদ্দ মিনিটে চলবে সন্ধ্যা ছটা দশ মিনিট পর্যন্ত ভাটা শুরু হবে সন্ধ্যা ছটা দশ মিনিটে চলবে রাত একটা আট মিনিট পর্যন্ত পুনরায় জোয়ার শুরু হবে রাত একটা আট মিনিটে চলবে সকাল ছটা দশ মিনিট পর্যন্ত পরবর্তী ভাটা শুরু হবে সকাল ছটা দশ মিনিটে চলবে আগামীকাল দুপুর বারোটা ছেচল্লিশ মিনিট পর্যন্ত